ও হ্যালো তুই আর একবার কথা বলবি তোর মুখ আমি ঠাস করে ফাটাই দেব কেন দাঁড়া তোরে আমি আজকে you mother fucker you bitch তুই আরেকবার কথা বলিস না তোর আজকে আমি খতম করে দেবো মুই তোর পেটের মধ্যে লুহা হান্তাই দি মোয়ানে এক মিনিট আপনি কি বললেন তুই আমার কথা বুঝতে নি না আই উইল কিল ইউ তুই আমার মারলে কেন দাঁড়া তোরেও মারতেছি আমি কি ঠুকতে পারি না বাইরে আগে বাইরা দাঁড়া তোরে আমি আজকে মারবো 52 year later. ওরে আল্লাহ গো আমি মরে গেলাম আহ!